নয়া গাঙ্গের পারে গো বিরিক্ষ বিরিক্ষের চিরল চিরল পাতা কে তুমি সুন্দর কন্যা তোমার মুখে নাই কেন কথা নয়া গাঙ্গের পারে গো বিরিক্ষ বিরিক্ষের চিরল চিরল পাতা কে তুমি সুন্দর কন্যা তোমার মুখে নাই কেন কথা